বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর কথা শ্রীমৎ ভগবত পুরাণেও রাধাকৃষ্ণের কথা পাওয়া যায় হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ সহিত শ্রী রাধারানীর পূজা করা হয় যখন রাধাকৃষ্ণ দুজনে দুজনের মধ্যে কারোর বিবাহ হয়নি তবে কি কারণে লক্ষ্মী নারায়ণের মতো রাধা কৃষ্ণের পূজা করা হয় বন্ধুরা শুধুমাত্র আমি বলছি এমনটাই নয় আপনাদের মনেও কখনো কখনো এসেছে যে কি কারণে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী রাধারানীকে বিবাহ করেননি এই প্রসঙ্গ নিয়ে হিন্দু ধর্মে অনেক মতভেদ আছে তত্ত্বে বলা আছে যে রাধার মতো চরিত্র আর কোনো হিন্দু ধর্মের মধ্যে পাওয়া যায়নি এই প্রসঙ্গটি নিয়ে ইন্টারনেট ও ইউটিউবে অনেক মন গড়া গল্প আছে তবে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ভগবত পুরাণে বর্ণিত দৃষ্টান্ত কথা যা জেনে আপনারা আপনাদের বিভ্রান্তি দূর করতে পারবেন অথবা দূর হয়ে যাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা শুরু করার আগেই আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এটা একদম ঠিক কথা যে রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে প্রেম সম্পর্ক ছিল আর এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে তবে কোনো প্রার্থী বা প্রেম সম্পর্ক নয় যা একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে হয়ে থাকে এটা একদম ঠিক কথা যে শ্রী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে প্রেম সম্প্রদায় ছিল বরং এটাও বলা যায় যে তাদের মধ্যে প্রেম সম্পর্ক আছে আর থাকবে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী হল চিরন্তর শাশ্বত ও অনন্ত ঈশ্বরের প্রতি প্রেমভাব ও ভক্তি থেকে সৃষ্টি হয় এই রূপ শাশ্বত প্রেম এটা হলো জীব আত্মার সাহিত পরমাত্মার মিলন যাকে হিন্দু শাস্ত্রে ভক্তিপ্রেম বলা হয়ে থাকে এটি এমন একটি ভালোবাসা যা ভক্ত ও ভগবানের মধ্যে বিদ্যমান শ্রীমদ্ ভগবত পুরাণ থেকে জানা যায় যে ভগবান বিষ্ণু অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি পশুপালন পরিবারে জন্মগ্রহণ করেন অথবা করেছিলেন তিনি পশুপালন করতেন বনে যেতেন ও তার মধুময় বাসি সুরে তার বন্ধু গোপী ও পশুদের মধ্যে মাতিয়ে দিতেন ভগবান শ্রীকৃষ্ণকে তার গোপীদের সাথে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করতে দেখা যেত এগুলি সবই তিনি তার বয়সে ছয় থেকে দশ বছরের মধ্যে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাসি সুর শুনে গোপীদের সাথে রাধারানীও শ্রীকৃষ্ণের সান্নিধ্যে উপস্থিত হতেন কিন্তু রাধারানী কৃষ্ণের থেকে ছ বছরের জ্যেষ্ঠ ছিলেন এবং পরবর্তীকালে আয়ান ঘোষ নামে এক পুরুষের সাথে বিবাহ করেছিলেন তিনিও একজন পশুপালক ছিলেন ও বৃন্দাবনে থাকতেন কিন্তু কৃষ্ণের সাথে আয়ান ঘোষের কোনো সম্পর্ক ছিল না শ্রীমৎ ভগবত পুরাণ অনুযায়ী একদিন শ্রীমৎ ভগবত পুরাণ অনুযায়ী একদিন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের বাস্তবিকতার পরীক্ষা করার উদ্দেশ্যে বনে আসন্ন সমস্ত পশুপালনকারী বালকদের অপহরণ করেন সেই সময় আয়ান ঘোষও বিচ্ছিন্নভাবে পশুপালন করছিলেন এবং উনিও ভগবান ব্রহ্মার দ্বারা প্রভাবিত হন তখন ভগবান শ্রীকৃষ্ণ অপহিত বালকদের স্বরূপ ধারণ করে নিজ নিজ বাসায় পৌঁছে যান ভগবান ব্রহ্মা এটা ভুলে গিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান যা খুশি করতে পারেন যেমনভাবেই হোক একই সময় শ্রীকৃষ্ণ অনেক গোপীদের সাথেও একসাথে নৃত্য করে থাকেন যত সময় ব্রহ্মা বালকদের ফিরিয়ে নিয়ে আসতেন যেহেতু আয়ান ঘোষ অপহৃত হয়েছিল তাই তখন শ্রীকৃষ্ণ আয়ন ঘোষের স্বরূপ ধারণ করেছিলেন আর তখন শ্রীকৃষ্ণের আয়ন ঘোষ বুকে তার বাড়িতে চলে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ ওই আয়ান ঘোষের রূপেই শ্রী রাধারানীকে বিবাহ করেছিলেন শ্রীকৃষ্ণ মাত্র দশ বছর বয়স পর্যন্ত বৃন্দাবনে ছিলেন তারপর তিনি মথুরার উদ্দেশ্যে কংসকে নিধন করার জন্য চলে যান এবং তিনি আর কখনোই বৃন্দাবন ফিরে আসেননি পরবর্তী সময় শ্রীকৃষ্ণ রানী রুক্মিণীকে বিবাহ করেছিলেন যাকে মাতা লক্ষ্মী অবতার মানা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এছাড়াও মানব কল্যাণের উদ্দেশ্যে ষোলো হাজার বন্দি রানীকে মুক্ত করেছিলেন ও তাদের বিবাহ করেছিলেন তিনি কিন্তু অনায়াসে রাধা মায়ের সাথে বিবাহ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি কেননা ভগবান পত্নীর ভক্তের যে প্রেম তাকে সর্বোচ্চ সর্বাঙ্গী প্রেম বলা হয়ে থাকে এটা হলো আত্মার সহিত পরমাত্মার মিলন রাধাকৃষ্ণের প্রেম কাহিনী কখনোই কোনো প্রার্থী দিয়ে বোঝানো সম্ভব নয় এটা হলো অতুলনীয় ও অদ্বৈত নিঃস্বার্থভাবে ভক্তিপ্রেম ও ভাবনা থাকে তবেই পরমেশ্বরকে পাওয়া যায় এই কারণে তাদের যুগ যুগ ধরে পূজা করা হয় এবং তারা স্বামী স্ত্রী না হওয়া সত্ত্বেও তাদের একসাথে পূজা করা হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই তাহলে বুঝতে পারলেন যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর কথা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন ধন্যবাদ জয় শ্রী রাধারানীর জয়